জি আসসালামু আলাইকুম আমি রেকর্ডিং স্টার্ট করে দিলাম আমি এখন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা প্রথমে একটু মন দিয়ে শুনেন আমার কথাগুলো যদি কোনো প্রবলেম হয় আমার কথা শুনতে অথবা অন্য কোনো কারণে কোনো প্রবলেম হয় তা বা কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন বিশেষ করে যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো আপনারা লেখা রাখবেন একসময় আপনাদের প্রশ্ন করার আমি সময় দিব সুযোগ দিব ওই সময় আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন দিল খুলে ইচ্ছা মতো প্রশ্ন করতে পারবেন কোনো সমস্যা নেই যত খুশি ইচ্ছা মতো প্রশ্ন করতে পারবেন প্রশ্ন নেওয়ার জন্য আমি রেডি আছি উত্তর দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি রেডি আছি এখন যে বিষয়টা আমরা প্রথম নম্বর বিষয় হচ্ছে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন যেমন অনেকের মনে প্রশ্ন হচ্ছে মানুষ টাকা দিয়ে শেখানোর জন্য শিখায় বাই কি এমন দরদি মানুষ তিনি ফ্রিতে শিখাইবে আসলে যার মন যেমন আমি যে টাকা দিয়ে শিখাই না এরকম কথা নয় আমার পেট বেসও রানিং চলতেছে তার সাথে পাশাপাশি আমি কিছু ফ্রি মানুষকেও শিখাই এই জন্য শিখাই অনেকেই আছেন শেখার চেষ্টা করেন বা শিখতে চান বা এর রিয়েলিটি সম্পর্কে একটু ধারণা নিতে চান তো এই বিষয়গুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই বা আপনাদের শিখাইতে চাই এখান থেকে শিখে যদি আপনারা কিছু একটা করতে পারেন নিজের জীবনের কোনো একটা ব্যবস্থা করতে পারেন নিজে যদি ভালো একটা ইনকাম করতে পারেন আমার তো দশ পয়সার লস নাই ঠিক আছে আমার তো কোনো লস নাই বরঞ্চ আপনি আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমার লাভ হবে যাই হোক আচ্ছা আবদুল্লাহ ভাই একটা কাজ করেন আমাদের ক্লাসের একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে একটু শেয়ার করে দেন দেখেন বলেন সবাইকে যে ক্লাস চলতেছে কিন্তু হাউসফুল ক্লাসে আর অ্যাটেন্ড করানো যাচ্ছে না এটা একটু বলে দেন please okay sir okay sir অহন আরেকটা বিষয় আপনারা সবাই মন দিয়ে শুনেন যে সবার মনের মধ্যে একটা বিষয় ফ্রির কোনো মূল্য নাই আসলে যে যেরকম চিন্তা করবেন বিষয়টা এরকম না আপনারা আমার চ্যানেলে আমার এই যে ইউটিউব চ্যানেল আছে আপনারা একটু দেখেন আমার ইউটিউব চ্যানেলের এই যে ফ্রি বেচ আগেরটা প্রথম বেচের ক্লাসগুলো এই যে দেখেন ক্লাসগুলা কত ক্লাস নিছি আমি এখন পর্যন্ত ফ্রি বেচের প্রায় তিরিশটার উপরে ক্লাস নিয়ে নিছি এই সবগুলা ফ্রি বেচের ক্লাস আমি তিরিশটার উপরে ক্লাস নিয়ে নিছি অলরেডি আরও দশ থেকে বারোটা ক্লাস নিব তারপরে এই বেসটা শেষ করে দিব ক্লোজ করে দিব দ্যাটস মিন এই মাসেই আমার এই বেসটা ক্লোজ হয়ে যাব সো সো আপনারা এরকম কোনো সময় চিন্তা করবেন না যে ভাই আমাদের শিখাইবে কি না বা আমাদের জন্য আমাদের সাথে প্রতারণা করবে কি না এটা কখনোই আপনারা চিন্তা করবেন না কখনোই এটা মনের মধ্যে নিয়ে আসবেন না যে আমি আপনাদের জন্য প্রতারণা করব। আমি আপনাদেরকে এজন্য আমি অনেকেই বলছে কাজ শিখাইবেন কি না পেট হানতে এর এজন্য আমি তাদেরকে অনেকভাবে একটু রূঢ়ভাবেই আচরণ করছি কারণ আমি প্রথম থেকেই বলছি বা আমাদের পোস্টেও বলা আছে সব কিছু আমি স্ক্রিন শেয়ার করিনি ভাই এজন্য স্বাভাবিকভাবে আমি একটু গরম কথা বলেছি আর এই জন্য বলেছি একটু প্রথম দিকে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে এইভাবে প্রশ্ন না করে ক্লাসে যদি এইভাবে আমি প্রশ্ন করি তাহলে প্রশ্নগুলো সবার কাছে সবার কাছে আপনারা পেয়ে যাবেন একই ক্লাসের মধ্যে ওকে এখন প্রশ্নটা হচ্ছে আপনি ক্লাস কইরা কি কাজ শিখতে পারবেন অবশ্যই আমার কাছে যদি আপনি ফার্স্ট থেকে লাস অর্থাৎ তিন থেকে সাড়ে তিন মাস সময় আপনি আমার সাথে থাকেন তাহলে আপনি ফ্রিলান্সিং সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে পারবেন অর্থাৎ যে কাজ মানুষ টাকা দিয়ে করে দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে করে সেই কাজই আপনি আমার কাছে শিখতে পারবেন দুই নম্বর হচ্ছে এই কোর্সটা কতদিন করাবেন অবশ্যই তিন সাড়ে তিন মাস সর্বনিম্ন সাড়ে তিন মাস সর্বোচ্চ চার মাস পাঁচ মাস ছয় মাস পর্যন্ত যাইতে পারে হয়তো কাজ একটু বেশি শিখাইতে গেলে সময় বেশি লাগবে তিন নম্বর হচ্ছে আমি প্রতি সপ্তাহে দুইটা করে ক্লাস নিব আপনাদের ক্লাস নিব সোমবারে রাত্রে দশটায় শুক্রবারে রাত্র দশটায় ঠিক আছে তবে সামনে শুক্রবার ক্লাস অফ থাকবে পরের সপ্তাহ থেকে আপনাদের শিডিউলটা স্টার্ট হবে অর্থাৎ আপনাদের মূল শিডিউলটা শুরু হবে আগামী সপ্তাহ থেকে অর্থাৎ আগামী সোমবারে আপনাদের ক্লাসের মানে অর্থাৎ স্কিল যে কাজ শেখানোর ক্লাস শুরু হবে আজকে আপনাদের সাথে আমি পরিচিত হচ্ছি আমি আমার পরিচয় সর্বপ্রথম বলি এতক্ষণ কথা বললাম কিন্তু আমার পরিচয়টাই বললাম না আমি মোহাম্মদ জেনাল আবেদিন আমি সিলেট থেকে কথা বলতেছি ছোটোখাটো একটা ফার্ম আছে আমার ডিজিটাল আইটি পার্ক তার সাথে আমি ফ্রিল্যান্সিং করি ছোটোখাটো তার সাথে একটা হাই স্কুলেও জব করি আমি একজন প্রফেশনাল টিচার তার সাথে ফ্রিল্যান্সার ট্রেনার ইউটিউবে আমার চ্যানেল আছে তারপরে তারপরের বিষয়টা হচ্ছে এগুলাই সাধারণত আমার এই পর্যন্তই অবস্থা আমি বিগত দুই বছর থেকে ফ্রিলান্সিং করতেছি আমি ফ্রিলান্সিংয়ের টিচিং পেশা একটু তাড়াতাড়ি চলে আসছি আপনাদের উদ্দেশ্যে আমি নিজেকে নিয়ে আসছি বা এই জন্যই যে কিছু শিখাইব আপনাদের যাতে আপনাদের জীবনের কোনো উন্নতি হয় লাভ হয় আচ্ছা এখন প্রথম নম্বর আমাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে আসলে ফ্রিলান্সিংটা কি প্রথম নম্বর প্রশ্নটা হচ্ছে ফ্রিলান্সিংটা কি ফ্রিলান্সিংটা হচ্ছে বলা হয় এটাকে মুক্ত পেশা আমি আপনাদের কাছে স্ক্রিন শেয়ার করি ধীরে ধীরে তাইলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন স্ক্রিন শেয়ার করি দেখেন আমার স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু মেসেজ করুন হচ্ছে স্যার ওকে গুড জি স্ক্রিন দেখা যাচ্ছে দাঁড়ান একটা মিনিট গ্রুপে অনেকে অনেক ধরনের মানে বাজে মন্তব্য করতেছে যারা ক্লাসে অ্যাটেন্ড করতে পারছে না আমি তো লিঙ্ক দিছি বা এই ক্লাসে অ্যাটেন্ড করতে পারছেন না সেটা আমার দোষ না আর আমার লিমিটের বাইরে তো আর আমি যেতে পারতাম না এই জন্য <clears throat> যারা একটু বাজে মন্তব্য করতেছেন বা করবেন আমি ভাই সার দিব না আমি সাথে সাথে ওনাকে ক্লাস শেষ করে যারা প্রত্যেকের কমেন্ট চেক করে আমি রিমুভ দিয়ে দিব দরকার নাই আমার ওকে আসেন এখন দেখেন ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং সব হচ্ছে মুক্ত পেশা ফ্রিল্যান্সিং শব্দের একবারে স্বাভাবিক অর্থ হচ্ছে মুক্ত পেশা একদম মুক্তভাবে যে পেশায় কাজ করা যায় সেটাকে বলা হয় ফ্রিল্যান্সিং অর্থাৎ আজকে আমার ভাল লাগলো আপনি কাজ করলাম ভাল লাগলো না কাজ করলাম না কেউ আমাকে প্রশ্ন করবেন না আজকে আপনি কাজ করলেন না কেন আর আজকে যদি চব্বিশ ঘন্টায় আপনি কাজ করেন কেউ আপনাকে প্রশ্ন করবে না যে আপনি চব্বিশ ঘন্টা কাজ করেন কেন অর্থাৎ এটা সম্পূর্ণ স্বাধীন একটা পেশা এখন প্রশ্ন হচ্ছে এই পেশাকে মানুষ কাজ করতে পারে অবশ্যই এই পেশা দিয়ে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে লাখ লাখ টাকা ইনকাম করতেছে ঠিক আছে মানুষ বাড়ি গাড়ির মালিক হচ্ছে এই পেশা দিয়ে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ভাই যে এই পেশা দিয়ে আমি এখন কাজ করলাম কয়েকদিন পরে কি আমি এই পেশা দিয়ে কাজ করতে পারবো যে হ্যাঁ আপনি কয়েকদিন পরেও এই পেশা দিয়ে কাজ করতে পারবেন অর্থাৎ এটা সারা জীবন থাকবে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন বলি যে বর্তমানে পৃথিবীতে মানুষের জীবন মানের বা জীবনের প্রয়োজনীয়তা অনলাইনের উপরে স্ট্রাবল হচ্ছে কিনা মানে মানুষ ডে বাই ডে অনলাইনের উপর ডিপেন্ডেবল হচ্ছে কিনা অবভিয়াসলি হচ্ছে উত্তরটা হচ্ছে উত্তরটা অবশ্যই দিবেন ডে বাই ডে মানুষের জীবন অনলাইনের উপর নির্ভরশীল হচ্ছে এবং যত দিন দেইব তত মানুষের জীবন আরও বেশি অনলাইন হইব একটা সময় আমরা কল্পনাও যা করতে পারছি না এবং তা কল্পনার বাইরেও কাজ হচ্ছে আজকে যদি একজন মানুষ যদি ছয় মাসও করতে কি না বাইর হয় ছয় মাসও যদি করতে কি বাইর হয় না অ্যাটলিস্ট এইটুকু বলা যায় যে এই মানুষ না খেয়ে মারা যাবে না কী জন্য না খেয়ে মারা যাইব না কারণ বর্তমানে ফুড পান্ডার মাধ্যমে খাবার অর্ডার দিতে পারবো অন্যান্য অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ধরনের তার প্রয়োজনীয়তার অর্ডার দিতে পারবো প্রয়োজনীয় সমস্যার সমাধান করতে পারবো এই অপশনগুলা এই অপরচুনিটিগুলা ডে বাই ডে বাড়তেছে বিজনেসগুলা পৃথিবীর বিজনেসগুলা কা দিন ইন্টারনেটের উপরে নির্ভরশীল হচ্ছে ইন্টারনেট বলতে এখানে ইন্টারনেট বলতে হচ্ছে আপনার social media marketing Google marketing YouTube marketing এইগুলোর উপরে মানুষের নির্ভরশীলতা বাড়তেছে বা বিজনেসগুলা এই দিকেই দাবিত হচ্ছে অ্যাটলিস্ট সেটুকু বলা যায় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলা America London France Canada Sweden Denmark German এই সমস্ত রাষ্ট্রগুলার বিজনেসগুলা already forty percent plus business online হয়েই গেছে পৃথিবীর এমন কোনো দেশ আছে এমন কিছু দেশ আছে যে দেশের মানুষগুলা তারা টাকা চুকেই দেখে না টাকা চুকেই দেখে না তো ডে বাই ডে পৃথিবীটা এভাবেই ডেভেলপ হচ্ছে আরও ডেভেলপ হবে হ্যাঁ আরও ডেভেলপ হবে ডেভেলপ হয়ে এই কাজের স্কিলটা বাড়বে আপনারা একটা বিষয় শুনলে অবাক হইবেন যে এই পৃথিবীতে যারা ফ্রিলান্সিং করে ইনকাম করে তার six four sixty four percent মানুষ হচ্ছে বাংলাদেশের এই পৃথিবীতে যত মানুষ ফ্রিলান্সিং করে টাকা ইনকাম করে তার মধ্যে সিক্সটি ফোর পার্সেন্ট মানুষ হচ্ছে বাংলাদেশের এখন একটা বিষয় হচ্ছে কি আমাদের বাঙালিদের মধ্যে একটা চিন্তা থাকে আমি আজকে কাজ শুরু করলাম আগামীকালকে থেকে ইনকাম শুরু করে দিব বিষয়টা আসলে এমন না ভাই আমাকে একটা চাকরির জন্য একটা সার্টিফিকেট অর্জন করতে অ্যাটলিস্ট ষোলো থেকে আঠারো বছর পড়াশোনা করতে হয় একটা চাকরির জন্য একটা সার্টিফিকেট আমার কাছে নিয়ে আসতে অ্যাটলিস্ট আমাকে ষোলো থেকে আঠারো বছর পড়াশোনা করতে হয় আর আপনি এক মাস দুই মাস কাজ করে কি কে আশা করেন হ্যাঁ আপনি যদি নিয়মিত ক্লাস করেন নিয়মিত যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি আড়াই থেকে তিন মাস পর থেকে ইনকামের জন্য একটা স্কিল রেডি করতে পারবেন যেটা মনে করেন এসএসসি লেভেল যেভাবে আমাদের দেশে এসএসসি পাস করলে সাধারণ মানের একটা চাকরি পাওয়া যায় ওই রকমের তো ওই রকম থেকে তারপরে নিজেকে ডেভেলপ করবেন day by day day by day okay এখন আমি আসি আপনাদের একটা মেক শিওর করে আপনারা কখনো এটুকু মনে নিয়ে আসবেন না যে ভাই আমাদের ডেকে নিয়ে আসছে হয়তো বা কয়েকদিন পরে ভাই ছেড়ে দিবে হ্যান তেন হাবিজাবি ইত্যাদি সরি ফর দ্যাট এটা কখনোই মনে করবেন না কারণ আমি আপনাদের এই জায়গার মধ্যে নিয়ে আসছি টোটাল কোর্সটাই করাইব ইনশাল্লাহ আমাকে আল্লাহ সুস্থ রাখুক হায়াত দান করলে সুস্থ থাকলে ইনশাল্লাহ আপনাদের নিয়মিত ক্লাস হবে আপনারা আমার ফেসবুক গ্রুপে আছেন গ্রুপে আমার আগের যারা বা অনেককেই দেখতে পারবেন আপনারা যদি আগের ক্লাসগুলো রিভিউ করেন চ্যানেল থেকে তাহলে আপনারা ওই সমস্ত যারা আছে আগের ফ্রি বেচের স্টুডেন্ট আছে তাদের সাথে যদি একটু যোগাযোগ করেন তাহলে বুঝতে পারবেন আসলে আমি নিয়মিত ক্লাসগুলো নেই কি না তারপরে আমি তাদের প্রতি কেয়ারিং কি না এগুলো আপনারা বুঝতে পারবেন আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন আপনারা যদি কাজ পান যা বা যে কোনো প্রবলেমে পড়েন অথবা ক্লাস কইরা যদি ইউ আজকে হয়তো ক্লাস মিস করছেন ক্লাস করতে পারছেন না ক্লাসটা আপনি ইউটিউবে করছেন ইউটিউবে করে অনেক কিছু বুঝতে পারতেছেন না আপনি যে পয়েন্টগুলো বুঝেন নাই সেই পয়েন্টগুলো ক্লাস করার সময় লেখে রাখবেন তারপরে আমাকে মেসেঞ্জারে সেই পয়েন্টগুলোকে প্রশ্ন করবেন আমি তো আমি আপনাদের প্রশ্নগুলোর তাৎক্ষণিক উত্তর দেওয়ার চেষ্টা করব আবদুল্লাহ ভাইও আছেন উনিও উত্তর দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে গ্রুপে মেসেঞ্জার গ্রুপে প্রশ্ন করবেন মেসেঞ্জার হ্যাঁ, গ্রুপে পার্সোনালি মেসেঞ্জার গ্রুপে প্রশ্ন করবেন অথবা পার্সোনালিও করতে পারেন সমস্যা নাই হ্যাঁ। দয়া করে আপনারা লাভ রিয়েক্ট দিবেন না কখনো লাভ দিবেন না কখনোই লাইক দিবেন না সবচেয়ে বড় সমস্যা হয় কি আপনি একটা লাইক দিছেন আমাকে ওই আপনার একটা লাইক দেওয়ার কারণে মেসেঞ্জার মেসেঞ্জারটা চেক করতে হয় তখন খুবই বিরক্ত লাগে খুবই বিরক্ত লাগে এবং মেসেঞ্জার গ্রুপে যদি পঞ্চাশ জন মানুষ থাকে তাহলে আপনি একজন লাইক দেওয়ার কারণে উনপঞ্চাশ জন মানুষই তার মেসেঞ্জারটা চেক করতে হয় সুতরাং আপনারা প্লিজ কখনোই লাইক দিবেন না লাভ দিবেন না লাভেরও তো দরকার নাই লাইক দিবেন না লাভ দিবেন না অপ্রয়োজনীয় কোনো প্রশ্ন করবেন না প্রয়োজনীয় একশোটা প্রশ্ন করেন আমি উত্তর দিব ইনশাল্লাহ তাৎক্ষণিক যদি কোনো কারণে দিতে না পারি তাহলে পরেও আমি ইনশাল্লাহ প্রশ্নগুলোর উত্তর দিব অথবা আপনারা প্রশ্নগুলো লিখে রাখবেন পরবর্তী ক্লাসে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব ইনশাল্লাহ আচ্ছা এখন আমি কি কি শিখাইব আপনাদের আপনারা কি কি শিখবেন এখান থেকে বা আপনাদের এই মূল্যবান সময়ের মধ্যে আপনারা কি কি পাবেন আমার কাছে অন্ততপক্ষে সেই বিষয়টা তো আগে জানবেন তো এই জন্য আমি আমার গুগল মিটটা ওপেন করি গুগল মিটটা সরি গুগল মিট বলতেছি গুগল ড্রাইভটা ওপেন করি গুগল ড্রাইভ যদি ওপেন করি সেখানে আমি লেখা লেখা আপনাদের বুঝাইব আমাদের এই ব্যাচটা হচ্ছে freelancing free free batch two freelancing free batch two আমি কি করব আপনাদের জন্য দেখেন আপনাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড হবে রেকর্ড করে প্রত্যেকটা ক্লাস আমি আমার এই চ্যানেলে ইনপুট করব আপলোড করব আপনাদের জন্য একটা প্লেলিস্ট ক্রিয়েট করবো এই যাবে এইভাবে প্লেলিস্ট অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং একটা সার্চ ইঞ্জিন মার্কেটিং আদার মানে অন্যান্য ফ্রি বেচ এই যে দেখেন ফ্রি বেচ ফাইবার এরকম একটা প্লেলিস্ট ক্রিয়েট করব যেটা যে প্লেলিস্টটা থাকবে digital marketing free batch two আপনাদের যতটা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস আমার এই চ্যানেলের আপনাদের এই প্লেলিস্টের মধ্যেই আমি আপলোড করব। তো আপনারা যে নাম যে ক্লাসটাই মিস করবেন এবং সিরিয়াল ওয়াইজ এক দুই তিন ক্লাস নাম্বার দিয়ে আপনাদের আমি ক্লাসগুলো ইনপুট করব সুতরাং আপনারা ক্লাসটা দেখবেন আপনারা নিজেরা ক্লাসটা দেখবেন যে ক্লাসটা দেখতে বুঝবেন না ওনারা কি করবেন আপনারা প্রশ্ন করবেন প্রশ্ন লিখবেন আমার জন্য আপনারা যারা ক্লাস দেখতেছেন আপনারাও আবার ক্লাসটা রিভিউ করবেন কারণ ক্লাস রিভিউ না করলে অনেক কিছু আছে বুঝবেন না আপনি হ্যাঁ তারপরের বিষয়টা হচ্ছে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে হোমওয়ার্ক করতে হইব হোমওয়ার্ক করে কি করবেন আপনারা হোমওয়ার্ক করে হোমওয়ার্কগুলো আমাদের এই ফেসবুক গ্রুপ আছে যে ফ্রিল্যান্সার জার্নাল এই যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা অবশ্যই হোমওয়ার্ক জমা দিবেন আচ্ছা অন্যদিকে হোমওয়ার্ক জমা দিবেন আজকের আপনাদের হোমওয়ার্কটা আমি বলে রাখি অবশ্যই আপনারা সবাই এরকম একটা স্ক্রিনশট নেবেন আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট নেবেন আপনারা যে ক্লাস করতেছেন এই ক্লাসের স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে এইভাবে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনারা আমার গ্রুপে আচ্ছা আসুন একটা পোস্ট করে দিবেন পোস্টটাতে লিখবেন আলহামদুলিল্লাহ জেনাল ভাইয়ের ফ্রি বেচে ডিজিটাল মার্কেটিং ফ্রি বেচ টুতে আজকে প্রথম ক্লাস করে ফেললাম যদি আপনার ক্লাসটা ভালো লাগে তাহলে ভালো কমেন্ট করবেন আর যদি ক্লাসটা যদি আমার কথাবার্তা যদি আপনাদের ভালো না লাগে খারাপ লাগে তাহলে অবশ্যই আমাকে খারাপও বলতে পারেন এতে নির্দিদে আমি কিছু মনে করি না এই যে দেখেন এই গ্রুপে যাইবেন গ্রুপে লিংকটা স্যার দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন মেসেজ স্যার এতে আপনাদের লাভ কি হ্যাঁ একটু ডিস্টার্ব করব ওই যে একটু টুল বারটা একটু হাইড করে দিলে এই মানে ফুল স্ক্রিন একটু সুবিধা হয় দেখতে নিচের জায়গায় টুল বারটা হাইড করে দিলে কোনটা এটা না আমি এখন পর্যন্ত তো মূল কিছুতেই যাইনি তাইলে আপনি দেখতে পারবেন টিকিট সময় একটু সময় নেন জি জি এখন হয়েছে ইগনোর করতে হবে ইগনোর ইগনোর ইগনোর ওকে আসলে তো ইগনোর স্টপ প্রেজেন্টিং এর নিচে ইগনোর করতে হবে তাহলে এটা মানে আর স্পিড ওকে এখন দেখেন আমরা আচ্ছা যাক আমি যে কথাতে ছিলাম আমাদের এই গ্রুপে একটা পোস্ট করে দিবেন আপনারা যে এই পোস্ট করতেই হবে এইটা এই পোস্টটা করতে হবে অন্তত এটা বাধ্যবাধকতা না তবুও মানে আপনি যে ক্লাস করছেন বা আপনি বা ভিডিও দেখছেন আপনি ভিডিও দেখছেন বা আপনি গ্রুপে আছেন এই জন্য একটা প্রমাণ হিসাবে একটা স্ক্রিনশট নিয়ে এখানে একটা পোস্ট করে দিবেন ঠিক আছে অথবা একটা কাজ করবেন আপনারা অথবা অথবা অথবা আপনারা একটা কাজ করবেন আমার চ্যানেলের এখানে চ্যানেলে লাইক দিবেন লাইক দিয়ে চ্যানেলটা একটা ওই চ্যানেলের লিঙ্কটা নেবেন চ্যানেলের লিঙ্কটা নিয়ে আপনি আমার চ্যানেলের চ্যানেল দিয়া একটা পোস্ট করে দিবেন এতে পোস্ট দিলে হইব কি আমি বুঝতে পারবো যে আপনি আপনি ক্লাস করছেন বা আপনি আমার ভিডিওটা দেখছেন আপনি মনোযোগ দিয়ে আছেন এই পোস্টটা করার কারণে আপনার প্রতি আমার নজরটা একটু পজিটিভ থাকবে ইন ফিউচারে আমার কাছ থেকে মনে করেন সাপোর্ট পাবো বা আমার কাছ থেকে বেটার কোনো কিছু পাওয়ার জন্য আপনার আপনি আমার কাছে পজিটিভলি থাকবেন কথাটা বুঝতে পারছেন আপনি আমার কাছে পজিটিভলি থাকবেন আপনি যে অ্যাক্টিভ বা আপনার মধ্যে যে একটু অ্যাক্টিভতা আছে সেই অ্যাক্টিভতাটা আপনি আমাকে প্রকাশ করছেন হান্নান ভাই আপনি আপনার ফেস আমি দেখছি আমি এখানে দামান দেখতে আসি নাই আপনি আপনার ফেসটা বন্ধ করেন ভিডিওটা অফ করেন আপনি বর দেখতে আসি নাই হ্যাঁ ধন্যবাদ আমি ভাই একটু কড়া একটু ব্যতিক্রম হইলে আমি এভাবেই কথা বলি হয়তো স্কুলেও এইভাবে কথা বলি অভ্যাস হয়ে গেছে যাই হোক আপনারা মাইন্ড করলে মাইন্ড করবেন না দয়া করে এটা আমি বলে দিচ্ছি ওকে এখন আমি আসি কি কি শিখাইব আমি একটা ডক্স ওপেন করি ডক্স ওপেন করে আপনাদের দেখেন আপনারা কি কি পাবেন আমার কাছে আপনারা একটা যে কোনো একটা ক্লাসের ভিডিও মানে অন্য একটা গ্রুপের বা অন্য কোনো টিচারের আপনারা ওই পেইড কোর্সের একটা ক্লাস মডিউল দেখবেন যে দেখবেন আসলে আমি আপনাদের কি টকতেছি বা আপনাদের কি আমি ফ্রিতেই কিছু দেওয়ার চেষ্টা করতেছি এই বিষয়টা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে কোর্সটার নাম হচ্ছে digital marketing free batch zero two okay এটার একটু আমরা কালার মালার করি দেখি কি কালার দেওয়া যায় এই কালারই দেওয়া যায় না দেখি দেখি এই কালারে বাসছে না এটাই দিই এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফ্রি বেঞ্চ এখন ডিজিটাল মার্কেটিং ফ্রি বেচের এখন এটা কি কোর্স মডিউল এটা কি কোর্স মডিউল ঠিক আছে কোর্স মডিউল এটা ওকে কোর্স মডিউল কোর্স মডিউলে আমরা কি কি দেখতে পারবো কোর্স মডিউলে আমরা আসে আমরা কোর্স মডিউলে কি কি পাই এক নাম্বার এখন কি ক্লাসে এড করবো চলে আসছে দেখেন আমরা প্রথমে কোর্স মডিউলে দেখি আমরা সর্বপ্রথম দেখব S M M S M M মানে হচ্ছে সোশিয়াল মিডিয়া মার্কেটিং এটাকে বলা হয় এসএমএল সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আমরা কি কি শিখব সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আমরা শিখব এক নম্বরে হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং শিখব ফেসবুক মার্কেটিংয়ের ক্লাস করব আমরা আটটি ক্লাস হচ্ছে আটটি আমরা ফেসবুক মার্কেটিংয়ের ক্লাস করব আটটি মানে আমি যদি এইভাবে খালি জয়েনই করতে থাকি তাইলে তো আর আমার দিন শেষ আচ্ছা ওকে ফেসবুক মার্কেটিংয়ের আমরা ক্লাস করব আটটি এবং এই ফেসবুক মার্কেটিংয়ের আটটি ক্লাস কি কি আটটি ক্লাস হচ্ছে এক নাম্বার হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের আটটি ক্লাসের এক নাম্বার হচ্ছে professional Facebook account set up professional Facebook account set up দুই নম্বর হচ্ছে সরি আচ্ছা, এটা তো দুই নম্বর দিচ্ছি না দুই নম্বর হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট তিন নম্বর হচ্ছে তিন নাম্বার হচ্ছে ফেসবুক পেজ প্রমোশন সাইন নাম্বার হচ্ছে Facebook B O S T boost Facebook post তারপরে পাঁচ নাম্বার হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং ঠিক আছে ওকে ছয় নম্বর হচ্ছে ফেসবুক পোস্টিং সাত নাম্বার হচ্ছে ফেসবুক মার্কেটিং আট নাম্বার হচ্ছে এই হচ্ছে আমাদের আটটা ক্লাস ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের বি নাম্বার হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে ক্লাস সংখ্যা থাকবে দুইটি তারপরে সি নাম্বার হচ্ছে লিঙ্কডিন লিঙ্কডিনে ক্লাস সংখ্যা থাকবে তিনটি তাইলে এখন পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্লাস পাইলাম কয়টি স্যার আটটা স্যার সোশ্যাল মার্কেটিং ফেসবুকের আটটা টোটাল তিনটা ফেজ টোটাল হচ্ছে এখন টোটাল তারপরে হচ্ছে টুইটার ক্লাস নিব একটা ক্লাস ক্লাস আমি নেই না তো তেমন একটা হয়তো নাও যাই নিতে পারি এই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমাদের শেষ ঠিক আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেষ হওয়ার পরে আমরা দুই নম্বরে আসলাম YouTube marketing YouTube marketing YouTube মার্কেটিংয়ে আমরা কী কী শিখব ইউটিউব মার্কেটিংয়ে আমরা শিখবো YouTube channel create and set up দুই নাম্বারে শিখব YouTube video upload and SEO তিন নম্বরে শিখব ইউটিউব প্রমোশন আচ্ছা ইউটিউব মার্কেটিংয়ে ক্লাস সংখ্যা হইল জিরো থ্রি আচ্ছা ইউটিউব মার্কেটিং শেষ হওয়ার পরেই আমরা চলে যাবো মার্কেট প্লেসে মার্কেট প্লেস মানে ইনকাম আপনাদের এগুলো দেখানোর পরে আমি মার্কেট প্লেস দেখাচ্ছি আচ্ছা মার্কেট প্লেস যেমন আমি দেখাই আপনাদের তাইলে আপনারা বুঝতে পারবেন আমি একটা উইন্ডো ওপেন করলাম আচ্ছা আপনাদের এমন এখানে এমন কেউ কি আছেন আবদুল্লা ভাই ছাড়া এমন কেউ কি আছেন যে মার্কেট প্লেস সম্পর্কে জানা আছে যে একটা দুইটা মার্কেট প্লেসের নাম বলতে পারবেন জি স্যার ফাইবার মার্কেট প্লেস আছে তারপরে freelancer.com আচ্ছা good thank you very much Fiverr freelancer অনেকেরই জানা আছে তাইলে এই বিষয়টা অনেকেরই জানা আছে আচ্ছা যাদের জানা নাই তারাও দেখেন ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে ফাইবার ডট কম আমরা ফাইবার ডট কমে ঢুকলাম ফাইবারটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস যেখানে হচ্ছে বায়াররা কাজ নিয়ে আসে আমরা এখান থেকে কাজ বায়াররা আমাদেরকে কাজ দিয়ে আমরা এখান থেকে কাজ করিয়া তারপরে এই জায়গার মধ্যে আবার বায়ারদের কাজ দিয়ে দিই এটা হচ্ছে মার্কেট প্লেস আমরা যেভাবে দেশের মধ্যে যেভাবে বিভিন্ন বাজারে মার্কেট থাকে বিভিন্ন মার্কেটে বিভিন্ন পণ্য বিক্রি হয় দোকান থাকে এরকমই এই জায়গার মধ্যে আমরা দোকান ওপেন করতে হয় যেটাকে ফ্রিল্যান্সিংয়ের ভাষায় গিগ বলে বা ফাইবারের ভাষায় গিগ বলে তো এই গিগগুলা ওপেন করে রাখলে একটা সময় বায়ার এসে আমাদেরকে ওই গিগের মধ্যে কাজ দিবে ওই কাজটা আমি কইরা দিব আচ্ছা দেখেন আমি যেমন লিখলাম ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিংয়ে এখন পর্যন্ত আটান্ন হাজার দুইশো সত্তর জন মানুষে আপনার দোকান ওপেন করছে ঠিক আছে আঠারো হাজার দুইশো সত্তর জন মানুষে দোকান ওপেন করছে এই মানুষগুলা এই জায়গা থেকে ইনকাম করতেছে এক্সাম্পল স্বরূপ এই মানুষটাকে আমি ওপেন করি ওর level two seller level two seller হচ্ছে মানে হচ্ছে আপনারা পরে এটা বুঝবেন তবে এখন বলি আমরা যেভাবে কাজ করলে আমাদেরকে ভালো কাজ করতে পারলে আমাদের কোম্পানিতে কাজ করলে আমাদেরকে কোম্পানির প্রমোশন দে এইভাবে হচ্ছে লেভেল টু সেলার হলে আমরা যদি ফাইবারে যদি ভালো কাজ করতে পারি তার টার্ম অফ কন্ডিশন যদি মেনে কাজ করতে পারি এবং প্রচুর পরিমাণে কাজ করতে পারি তাহলে সেও আমাদেরকে প্রমোশন দেয় তার মধ্যে প্রথম প্রমোশন হচ্ছে লেভেল ওয়ান দ্বিতীয় প্রমোশন হচ্ছে লেভেল টু তৃতীয় প্রমোশন হচ্ছে টপ রেটেড সেলার এরকম আমাদেরকে বিভিন্ন কী দে অফার করে আচ্ছা এখন দেখেন এই জায়গার মধ্যে আসি আমরা এই জায়গার মধ্যে দেখেন একটা বিষয় লক্ষ্য করেন ওই ভদ্রলোক বাংলাদেশি মানুষ ওনার নাম দিছে না উনি একটা হাবিজাবি নাম দিয়ে দিয়েছে যাই হোক যাই হোক আমি ওনার নাম জানার প্রয়োজন নাই উনি দেখেন একজন বাংলাদেশি মানুষ উনি মেম্বার হয়েছে জুলাই দুই সালে দ্যাটস মিন জুলাই দুই সালে যদি মেম্বার হয় তাহলে জুলাই দুই হাজার একুশ সালে এক বছর জুলাই দুই হাজার বাইশ সাল দুই বছর দ্যাটস মিন আড়াই বছর ধরা যায় আড়াই বছর তার এই জায়গার মধ্যে সে অ্যাকাউন্ট খোলার সময় হয়েছে তার অ্যাকাউন্ট খোলার দেখেন তার আড়াই বছর সময় হয়েছে সেই আড়াই বছরের মধ্যে সে এখন পর্যন্ত কাজ করছে এক হাজার উনচল্লিশটা এখানে কাজ কিন্তু আরও বেশি করছে এই জায়গার মধ্যে রি শু করে এটাকে বলা হয় রিভিউ এই জায়গার মধ্যে যেগুলো শ করে এটাকে বলা হয় রিভিউ এই রিভিউটা আবার সব মানুষে কিন্তু দেয় না অনেকে কাজ করলে রিভিউ দেয় না না দিয়ে চলে যায় এরকম মনে করেন টোয়েন্টি ফোর্টি পার্সেন্ট মানুষ আছে যারা কাজ করাইব ঠিকই কিন্তু কাজ করাইয়া এই জায়গার মধ্যে কোনো কমেন্ট দিত না রিভিউ মানে হচ্ছে আমার প্রোফাইলে কমেন্ট দেয়া আমার প্রোফাইলে ফোর্টি পার্সেন্ট মানুষ আছে ওরা প্রোফাইলে কমেন্ট দেয় না সিক্সটি পার্সেন্ট মানুষের কমেন্ট দেয় কিন্তু ফোর্টি পার্সেন্টে কমেন্ট দেয় না এখন যদি মনে করেন আমি ধরলাম সে এক হাজার উনচল্লিশটা কাজ করছে এক হাজার উনচল্লিশ জনে কমেন্ট দিছে এই জন্য এক হাজার উনচল্লিশটাই কাজ এখন তার বেসিক কত তার বেসিক রেটটা এসে এখানে দেখেন তিনটা কাজের রেট দিছে একটা হচ্ছে বেসিক দশ dollar standard twenty forty five dollars premium দিছে এইটি ডলার্স ঠিক আছে সেই তিনটা কি দিছে রেট দিছে আর তার বেসিক হচ্ছে দশ তার মধ্যখান মানে মাঝামাঝি হচ্ছে পঁয়তাল্লিশ আর সে বেটার সার্ভিস দিবে কি সার্ভিস দিবে এইটি ডলার্স এখন এই এইটি ডলার্স মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই তাকে আশি ডলারের কাজ দিবে কিন্তু আমরা আশি ডলার না ধরিয়ে একটা অ্যাভারেজ হিসাবে পঁয়তাল্লিশ ডলারই ধরলাম অ্যাভারেজ হিসাবে আমরা পঁয়তাল্লিশ ডলার ধরলাম এই পঁয়তাল্লিশ ডলারে পঁয়তাল্লিশ ডলারে আমাদেরকে কি করবে এখন পঁয়তাল্লিশ ডলার যদি সে ইনকাম করে তাইলে সে কাজ করছে কতটি কাজ করছে এক হাজার উনচল্লিশটি আমরা ফোরটি ফাইভ ইন্টু এক হাজার উনচল্লিশ আমরা এক হাজার উনচল্লিশ দিয়ে গুণ দিলাম সে এখন পর্যন্ত কাজ করছে ছয়চল্লিশ হাজার সাতশো পঞ্চান্ন ডলারের কাজ করছে এখন পর্যন্ত সে তাহলে সে আড়াই বছর যদি কাজ করে কত মাস তিরিশ মাস এখন বর্তমান বাংলাদেশ ডলার রেট ধরলাম আমরা এই সরি পঁয়তাল্লিশ ইন্টু এক হাজার উনচল্লিশ আচ্ছা এখন ধরলাম বিরানব্বই টাকা করে সে ডলার রেট পাইছে তার ইনকাম হয়েছে কত তেতাল্লিশ লক্ষ এক হাজার চারশো ষাট টাকা এখন তার তিরিশ মাসে মান্থলি ইনকাম কত তিরিশ মাস তিরিশ মাস দিয়ে বাঘ দিলাম তার মান্থলি ইনকাম হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো বিরাশি টাকা চিন্তা করেন এই একজন মানুষ এই জায়গা থেকে প্রতি মাসে এবারে যে এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো বিরাশি টাকা ইনকাম করছে ক্যান ইউ ইমাজিং আমরা কি বিষয়টা চিন্তা করতে পারতেছি কি বলছেন সাবস্ক্রাইব কইরেন না ভিডিও দেখেন না আমাদের স্টুডেন্টদের অভাব নাই কে কি বলছে স্যার ইগনোর করেন স্যার ক্লাস নিয়ে দেন স্যার পরে আমরা আগামী দিন থেকে ইউটিউবে স্যার লাইভ ক্লাস নিব স্যার সমস্যা নেই এত মেম্বার আসবে স্যার আমি তো জানতাম না স্যার আমি তো জানি স্যার এর আগে হচ্ছে স্যার অনেক মেম্বার অ্যাড করছে স্যার ক্লাস করে না স্যার এর থাকবে কিনা তাও জানি না স্যার দুই দিন পরে থাকবে স্যার লিভ নিয়ে চলে যাবে জানি স্যার আচ্ছা যাই হোক এখন আমরাও যদি প্রপার ওয়েতে কাজ করি একজন মানুষের ভালো সাপোর্ট পাই তাহলে আমরাও কিন্তু এইভাবে কাজ করতে পারবো হ্যাঁ এখানে প্রশ্ন হচ্ছে ভাই মানুষ সাকসেস হয় কেমনে সাকসেস হওয়ার জন্য ধৈর্যের প্রয়োজন পরিশ্রমের প্রয়োজন কাজ শিকার প্রয়োজন এগুলো আগে দরকার ঠিক আছে তাইলে তারপরে আমরা কোথায় যাইব আমরা চলে যাব মার্কেট প্লেসে তিন নাম্বার সেক্টর হচ্ছে আমাদের মার্কেট প্লেস মার্কেট প্লেস হচ্ছে মার্কেট প্লেস মার্কেট প্লেসে ক্লাস সংখ্যা থাকবে ক্লাস সংখ্যা থাকবে সাত থেকে আটটি সাত থেকে আটটি মার্কেট প্লেসে ক্লাস সংখ্যা থাকবে সাত থেকে আটটি এখানে থাকবে কিভাবে মার্কেটের গিগ ক্রিয়েট করেন কিভাবে একটা গিগ এসিও e করেন হ্যাঁ কীভাবে গিগ রিসার্চ করেন তারপরে কীভাবে ট্যাগ রিসার্চ করতে হয় তারপরে কীভাবে গিগের ইমেজ রেডি করতে হয় কিভাবে গিগের ইমেজ এসিও করতে হয় এই বিষয়গুলা ইন টোটাল আমি এখানে আপনাদের দেখিয়ে দিব কিভাবে বায়ার রিকোয়েস্ট দিতে হয় কিভাবে বায়ারকে কন্ট্রোল করতে হয় কিভাবে এ মানে ইন টোটাল ফাইবারের যা কিছু দরকার আছে একটা মার্কেট প্লেসের ফাইবারের জন্য যা কিছু দরকার আছে আমি ইনশাল্লাহ আপনাদের সব দেখিয়ে দেব তারপরে হচ্ছে search search engine marketing search engine মার্কেটিংয়ের সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের ক্লাস হবে আপনার ক্লাস হবে ছয়টা মোটামুটি এই পর্যন্তই আপনাদের ক্লাস তারপরে আমি কিছু মার্কেটিং দেখাইব ঠিক আছে কিছু মার্কেটিং দেখাইব তারপরে কিছু কিভাবে বাইরে মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ পাওয়া যায় সেটাও দেখাইব এই পর্যন্ত আপনাদের মোটামুটি আমি ক্লাস নিব তার মানে হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়ায় পাইলেন তেরোটা ক্লাস ইউটিউবে পাইলেন তিনটা ক্লাস তেরো আর তিন ষোলো তারপরে আইসা পাইলেন এখানে সাত থেকে আটটা চব্বিশ এখানে পাইলেন ছয়টা তিরিশটা এই তিরিশটা ক্লাস থেকে আপনাদের ইন টোটাল পঁয়ত্রিশ ছয়ত্রিশটা ক্লাস হবে এতে কোনো সন্দেহ নাই এখন আপনারা আমাকে বলেন আসলে অ্যাটলিস্ট এখানে কি কাজ শেখানোর জন্য আমি নিয়ে আসছি নাকি আপনাদের নিয়ে হাসি তামাশা বা টাট্টা ইত্যাদি করার জন্য নিয়ে আসছি হ্যাঁ, আর ফ্রিল্যান্সিং এর কোন ক্লাসই প্রতিদিন হয় না হয় সপ্তাহে তিন দিন না হয় দুই দিন কারণ এটা হচ্ছে আচ্ছা, কবে কবে হবে আচ্ছা, এটা তো বলেই দিছি প্রথমে এটা হচ্ছে আপনাদের ক্লাস হবে সোমবার আর শুক্রবার তবে সামনের সপ্তাহ থেকে রুটিন ওয়াইজ ক্লাস হবে আর আজকের পরে ক্লাস হবে আগামী সোমবারে আগামী সোমবার থেকে আপনাদের রুটিন ওয়াইজ ক্লাস হবে ওকে এর বাহিরেও ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরও কিছু স্কিলেবল ক্লাস করানোর জন্য আপনাদের নিয়ে অর্থাৎ আপনাদেরকে আমি কাজ শিখিয়ে দিব যতটুকু কাজ করলে আপনারা ইনকাম করতে পারেন ততটুকু আচ্ছা ভাইয়া এখন আপনাদের যদি আমাকে নিয়ে কিছু প্রশ্ন থাকে করতে পারেন হ্যাঁ বলেন হ্যাঁ, বলেন ভাইয়া আমি সাদিয়া ইয়াসমিনের আইডি থেকে বলতেছি হ্যাঁ, হ্যাঁ, বলছি কি আমরা যে আইডির মাধ্যমে যে কাজটা করব এই আইডিটা কিভাবে অ্যাক্টিভ করব এটা যদি শিখাইতেন কোন আইডি আপনি কোন আইডির কথা বলছেন হ্যালো এই ফ্রিল্যান্সিং করার জন্য একটা আইডি দরকার হয় না এই তো এটা হচ্ছে এইটা এই যে এই যে ফ্রিল্যান্সিং করার জন্য যে আইডিটা করতে হয় এটার নাম হচ্ছে এই যে এই মার্কেটপ্লেস বুঝতে পারছেন এটা হচ্ছে মার্কেট মার্কেট প্লেস এটা দেখাচ্ছিলেন ওই যে একটা ভাইয়ার আইডি সে আইডি থেকে যে ইনকাম করছে ওই মনে হয় ফিভার অ্যাকাউন্টের আইডি আমার স্যার এটা কথা বলার ছিল স্যার আমার স্যার একটা কথা বলার ছিল হ্যাঁ সবার কথাই শুনবো স্যার বর্তমানে স্যার ফ্রিল্যান্সিং এর মধ্যে সবচেয়ে টপ র্যাঙ্কিং এ কোনটা আছে মানে কাজের ক্ষেত্রে এফপিও জি স্যার এসইও আছে বা তো বিভিন্ন আছে যেমন ওয়েব ডিজাইনার ওয়েব ডেভেলপার মানে বর্তমান র্যাঙ্কিং এ কোনটা আছে কাজের ক্ষেত্রে ওইটা স্যার যদি বলে বেসিক ভাবে আচ্ছা ঠিক আছে আপনার প্রশ্নের উত্তরটা দিতেছি আগে সাদিয়া আপুর প্রশ্নের উত্তরটা দিয়ে দিই আচ্ছা সাদিয়া আপু এখন এন মার্কেটপ্লেসের হ্যাঁ এটা মার্কেটপ্লেস বলে ওই আইটি আইটি সাদি আপু আপনার আপনার সাউন্ড হ্যাঁ। আসতেছে না আপনি আপনার সাউন্ড হ্যাঁ। আসতেছে না আপনি একটু ওই আইডিটা কিভাবে অন করব সেটাই জিজ্ঞেস করছি এই আইডিটা তো আপনি অ্যাট লিস্ট আগে কাজ শিখতে হবে কাজ না শেখা পর্যন্ত তো আইডি ওপেন করতে পারবেন না আপনাকে আমি যখন এই কাজগুলো অর্থাৎ এই যে ফেসবুকের এই কাজগুলো শিখাই দিব ফেসবুকের এই আটটা ক্লাস দিব আটটা ক্লাসের মধ্যে এখান থেকে কাজ করবেন আপনি মনে করেন ফেসবুকের মার্কেটিংয়ের ক্লাস করবেন ফেসবুক মার্কেটিংয়ের ক্লাস করতে হলে আপনাকে এই আটটা সেক্টর জানা থাকতেই হবে এই আটটা সেক্টর জানা থাকতে হবে তখন আপনি এই ফেসবুকের মার্কেটিংয়ের কাজ করতে পারবেন তারপরে ইউটিউব মার্কেটিংয়ের কাজ করবেন আপনি ইউটিউব মার্কেটিংয়ের কাজ ইনস্টাগ্রামে মার্কেটিংয়ের কাজ করবেন লিঙ্কডিন মার্কেটিংয়ের কাজ করবেন ইউটিউব মার্কেটিংয়ের কাজ করবেন এই কাজগুলো শেখার পরে আপনাকে মার্কেট প্লেসে আমি নিয়ে আসবো তখন মার্কেট প্লেসে কাজ না শেখার আগে তো মার্কেট প্লেসে আসে আপনার লাভ নাই তখন আপনি কিভাবে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে এখানে আপনার গিগ দিতে হয় মানে দোকান খুলতে হয় কিভাবে বায়ার খুঁজতে হয় কিভাবে বায়ারকের সাথে কথা বলতে হয় সব কিছু ইনশাল্লাহ আমি আপনাদের দেখিয়ে দিব ঠিক আছে সব কিছু আপনাদের দেখিয়ে দিব আচ্ছা আর মানে আরেকজন বলছিলেন যে বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের টপ র্যাঙ্কিংয়ে কী আছে ভাই সব কিছুতেই আপনি যেখানেই যান কাজ যেখানে শিখবেন সেখানেই টপ র্যাঙ্কিং কথা হচ্ছে আগে আপনাকে কাজ শিখতে হবে একটা প্রবাদ আছে স্কিলফুল মানুষের কখনোই না খেয়ে মরতে হয় না যাই হোক যাই হোক এক্সাম্পল শুরু বর্তমানে আগেরকার যুগের যারা কাজ জানতো আগে কাজ শিখুন তারপর হ্যাঁ পড়েছেন চিন্তা হ্যাঁ ঠিক আছে সব কিছু ভালো করে বোঝানোর জন্য আচ্ছা তো বিষয়টা হচ্ছে আমি একটু উদাহরণ দিয়ে বলি আগেরকার যুগের মধ্যে আপনার যে সমস্ত কাজ ছিল ওই সমস্ত কাজের অনেকটা কাজেরই ডিমান্ড চলে গেছে সেগুলোর ইনকামও অনেকটাই স্লো হয়ে গেছে যেমন আমি বলতে চাচ্ছি মনে করেন আগে যারা রেডিওর মেকার ছিল রেডিও কাজ করত ঠিকঠাক করতো মেকানিক্স ছিল টিভির মেকানিক্স ছিল ওনাদের অনেকটা কাজ কমে গেছে কিন্তু যারা স্কিলেবল কিন্তু যারা স্কিলেবল স্কিলফুল ওনারা কিন্তু এখন পর্যন্ত ঠিকই কাজ করতেছে কাজ পাচ্ছে ওনাদের কাজের কোনো অভাব হচ্ছে না তাই প্রথম নম্বর কাজ হচ্ছে বিষয় হচ্ছে আমাকে কাজ শিখতে হবে প্রথম নম্বর বিষয় হচ্ছে আমাকে কাজ শিখতে হবে কাজ শিকার পরে আপনি একটু ধৈর্য ধরবেন একটু পরিশ্রম করবেন দেখবেন ঠিকই আপনি কাজ কাজ করতেছেন কথাটা বুঝতে পারছেন এই জন্য না মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং হয় না অবশ্যই ল্যাপটপ বা কম্পিউটার লাগবে ফ্রিল্যান্সিং করতে হলে ল্যাপটপ বা কম্পিউটার লাগবে হ্যাঁ বরকতুল্লাহ ভাই আপনি মিউট করেন আর বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই ল্যাপটপ বা কম্পিউটার লাগে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং হয় না মোবাইল দিয়ে হয়তো বা আপনি ফেসবুকে টুকটাক কাজ করতে পারবেন বাট প্রপার কাজ করতে পারবেন না প্রপার কাজগুলো করার জন্য অবশ্যই আপনাকে ল্যাপটপ বা কম্পিউটার লাগবে আচ্ছা এখন এখন আর কার কি প্রশ্ন আছে স্যার আমাদের ক্লাস কত হবে ক্লাসটা হচ্ছে সর্ব ক্লাসটা হচ্ছে এক একটা টপিকসের উপরে টপিকটা যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত ক্লাস আর যখন টপিকটা শেষ হয়ে যাবে তখন ক্লাস শেষ এখন যদি পঁয়তাল্লিশ মিনিটের টপিক শেষ হয়ে যায় তাহলে ক্লাস পঁয়তাল্লিশ মিনিটের আর যদি টপিকটা যদি দুই ঘন্টা নিয়ে টান দেয় তাহলে ক্লাসটা দুই ঘন্টা আচ্ছা প্রশ্ন করার পর স্যারের কথা শুনতে পাওয়া যায় আচ্ছা তারপরে আর কার কি প্রশ্ন আছে এখন ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি বললেন যে হচ্ছে মোবাইলে সম্ভব না কিন্তু মোবাইলে যদি হচ্ছে ডেস্কটপ মোড অন করে কি কাজ করা কি সম্ভব কিছু কিছু আমি আপনাকে বলি মোবাইল দিয়ে আমি কখনোই ট্রাই করছি না আপনি যদি আমি ক্লাস দেখাইয়া দিব আমি যা দেখাইয়া দিব সম্পূর্ণ সেট সম্পূর্ণ কাজ আমি কম্পিউটার কম্পিউটারের কাজ দেখাইয়া দিব এখন যদি আপনি ওই কাজগুলো মোবাইল দিয়ে করতে পারেন তাহলে আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আমি নিরুৎসাহিত করব না আপনি চালিয়ে যান বাট কতটুকু পারবেন তার নিশ্চয়তা আমি দিতে পারতেছি না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত আর কারো কারণ কোনো প্রশ্ন আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আমি আজিজুল হক বুঝলাম আচ্ছা স্যার আমরা যে ক্লাসগুলো করব আমরা ক্লাস চলাকালীন কি আমাদের ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ক্লাস করতে হবে না আমরা মোবাইলে ক্লাসগুলো করতে পারবো এবং কাজগুলো এখানে প্র্যাকটিস করতে পারবো ক্লাসগুলো করতে পারবেন ক্লাসগুলো মোবাইল দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু প্র্যাকটিসগুলো অবশ্যই কম্পিউটার যদি থাকে কম্পিউটার দিয়ে করবেন কারণ সাধারণত কম্পিউটার দিয়ে সব কাজই করতে হয় সব কিছু কম্পিউটার উপরে নির্ভরশীল আচ্ছা পিন্টারেস্ট মার্কেটিংটা দেখাইবেন না ভাই পিন্টারেস্ট মার্কেটিং সবার পিন্টারেস্ট মার্কেটিং দেখানোর জন্য অবশ্যই ওয়াইফাই ম্যান্ডেটরি এখন এখানে যারা অ্যাটেন্ড করছে তার মধ্যে থেকে আর টেন পার্সেন্টের ওয়াইফাই আছে কি না আমি সন্দেহ আন তাই পিন্টারেস্ট মার্কেটিংটা আমি নিয়ে আসিনি যদি আপনারা কেউ করতে চান যাদের ওয়াইফাই আছে লাস্টের দিকে আপনারা বলবেন আমি পিন্টারেস্ট মার্কেটিং ইনশাল্লাহ দেখিয়ে দিব হ্যাঁ আর কার কি প্রশ্ন আর স্যার আমরা মার্কেট প্লেসে যাওয়া পর্যন্ত বা মার্কেট প্লেসে যখন আমরা কাজ করব যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাদের কাছ থেকে কি আমরা হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পাবো স্যার হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পাবেন এতে কোনো সন্দেহ নাই রাত চারটা হইলেও নক দিবেন ইনশাল্লাহ আমাকে পাইবেন সাপোর্ট নিয়ে কোনো টেনশন করবেন না আলহামদুলিল্লাহ স্যার সাপোর্ট আপনি দেখেন শুরু করছেন তো এখন পর্যন্ত বুঝেন নাই আপনারা হয়তো আমার দুই একটা অ্যাড করতেছি না এইভাবে অ্যাড করা তাক যারা করবেন তারা আমাকে বলবেন প্রিন্টারেস্ট মার্কেটিংটা কারণ যাদের ওয়াইফাই আছে তারাই শুধু প্রিন্টার মার্কেটিং প্রিন্টারেস্ট মার্কেটিংটা করতে পারবেন প্রিন্টারেস্টের যে কাজটা করতে পারবেন তো এই জন্য এটা এখন না পড়ে আগে সবাই ফ্রিল্যান্সিংটা বুঝুক কয়েকদিন যাক তারপরে প্রিন্টারেস্ট নিয়ে চিন্তা করব ঠিক আছে তো যাই হোক সাপোর্টের কথা আসছিলাম সাপোর্ট আপনারা শুরু করছেন হয়তো আপনাদের গ্রুপে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা মেসেজ দিবেন বা অযথা কথা বলবেন অনেকে অনেক ধরনের আজে বাজে কথা বলবো এই চিন্তা থেকেই আমি একটু গ্রুপের এতদিন একটু কড়া ছিলাম হ্যাঁ প্রশ্নের উত্তর দেই নাই এইভাবে ছিলাম কিন্তু আসলে মানুষ হিসাবে এতটা চিন্তা করি আপনারা ভাববেন না যে আসলে বাইয়ের এরকম না আসলে আপনারা দেখবেন সাপোর্ট কতটুকু পান আপনারা বুঝতে পারবেন বিষয়টা কথাটা বুঝতে পারছেন তবে একটু এই দিকে খেয়াল রাখবেন যে স্কুল টাইমটা একটু আমাকে কম ডিস্টার্ব দিলে ভালো হয় আর ঠিক আছে যাই হোক তারপরে আর কার কোনো প্রশ্ন আচ্ছা, শুরুতে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যেমন ফেসবুক মার্কেটিং আছে আবার ইনস্টাগ্রাম আছে লিঙ্কডিন আছে টুইটার আছে ইউটিউব আছে হ্যাঁ তো এই মার্কেট প্লেস গুলোতে বা এই মার্কেট গুলোতে আমরা কি ফ্রি মার্কেটিং করব নাকি পেইড মার্কেটিং করব এটা তো প্রত্যেকটা ক্লাসে কোনটা পেইড মার্কেটিং আর কোনটা ফ্রি মার্কেটিং এটা প্রত্যেকটা ক্লাসেই আমি দেখিয়ে দিব যেটা পেইড আছে পেইডে কাজ করতে হবে যেটা ফ্রি আছে ফ্রিতে কাজ করতে হবে বুঝতে পারছেন এখানে আচ্ছা, আচ্ছা। কি করতে হবে আমি আসলে স্যার হ্যাঁ, আমি আসলে স্যার বেসিক্যালি কোশ্চেনটা করেছিলাম ইয়ার জন্য যেমন এখানে আপনি ফেসবুকের যে অংশটাতে এখানে পাঁচ নাম্বার যে ফেসবুকের যে অপশনটা বলছেন ফেসবুক ফ্রি মার্কেটিং একটা আছে আবার সাত গিয়ে আবার একটা ফেসবুক মার্কেটিং এর কথা বলছেন এই দুইটার মধ্যে আসলে তফাৎটা কি এই আচ্ছা। এই কারণে মূলত একটা হচ্ছে ফ্রি মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং এই দুইটার মধ্যে এই দুইটাই একটা হচ্ছে ফ্রি মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং ফেসবুক মার্কেটিং যেটা স্পেসিফিক ফেসবুক মার্কেটিং যেটা ফেসবুক মার্কেটিংটা একটু স্ট্রাবল মার্কেটিং ওইটা ওইটা একটু টেকনিক্যাবল মার্কেটিং এটা মানে অনেকটা পেইড করতে হয় বা কিছু পেইড ভার্সন হইলে ভালো হয় ঠিক আছে এগুলা দেখিয়ে দিব আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আর কারো কোনো ঠিক আছে আমি এই কারণে কোশ্চেনটা করেছি আচ্ছা বুঝতে পারছি সমস্যা নাই হোমওয়ার্ক বিষয়ে কিছু একটা বলছিলেন সেটা একটু আর একটু বললে ভালো আচ্ছা, হয় হোমওয়ার্কটা আমি বলছি দুইটা অপশন একটা অপশন হচ্ছে আপনারা প্রত্যেকটা ক্লাসে ক্লাস করানোর পরে ক্লাসটা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা কি করবেন গুগলে যাইবেন গুগলে গিয়ে দেখেন এখান থেকে লাইট শট নামে একটা অপশন আছে এই ওটা আপনাদের কম্পিউটারে ডাউনলোড দিবেন এলআইজিএসটি লাইট এই যে লাইট শট নামে লাইট শট নামে একটা অপশন আছে আপনাদের কম্পিউটারে যারা কম্পিউটার দিয়ে যারা কাজ করবেন তারা এই লাইট শটটা ডাউনলোড ডাউনলোড এটা ডাউনলোড দিবেন আপনার কম্পিউটারে ডাউনলোড দিলে তারপরে এই যে বারে আসবে এই জায়গার মধ্যে আসবে এখান থেকে আপনারা এটা এভাবে নিয়ে স্ক্রিনশট দিয়ে দিতে পারবেন এইভাবে স্ক্রিনশট নিয়ে এইভাবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা এই যে গ্রুপ আছে আমার যে ফ্রিলান্সার জয়নাল গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে আপনারা হোমওয়ার্কটা পোস্ট করে দিবেন আমি হোমওয়ার্কটা চেক করব। আমি হোমওয়ার্কটা গ্রুপে চেক করব যে হোমওয়ার্কটা এক্স্যাক্টলিভাবে ঠিক আছে কি না বা আপনি সঠিকভাবে হোমওয়ার্কটা করতে পারছেন কি না এই বিষয়গুলো আমি চেক করে দেখব যদি কারো কোথাও ফল্ট থাকে তাহলে আমি ফলটা দইরা দেব ইনশাআল্লাহ আর আজকের ক্লাসের হোমওয়ার্কটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে দেব না না ফেসবুক গ্রুপে ফেসবুক যে ফ্রিল্যান্সার জার্নাল গ্রুপ আর আজকের ক্লাসের আজকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে দুইটা অপশন একটা অপশন হচ্ছে হয় আজকের ক্লাসটা এইভাবে কপি কইরা এইভাবে স্ক্রিনশট দিয়া যে আপনি একটা নিয়ে দিয়ে দিতে পারেন যে জয়নাল ভাইয়ের ফ্রি ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হয়ে গেলাম অথবা আমার ফ্রিল্যান্সার জয়নাল এই নাম দিয়ে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে চ্যানেলের লিঙ্ক দিয়ে সেটা দিয়েও আপনি আমার গ্রুপে পোস্ট করতে পারেন এটা আপনার গ্রুপে বা অন্য কোনো গ্রুপে পোস্ট করার কথা বলছি না এখানে মেসেঞ্জারে একজন ভাই খুব বাজেভাবে বলছে যে আমার চ্যানেলটাকে প্রমোট করার জন্য আমার গ্রুপে পোস্ট করবেন আমি তো আমার গ্রুপে প্রতিনিয়ত প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি এখানে আরেকজন যে আপনি আমার গ্রুপে কিভাবে প্রমোট করবেন আমার গ্রুপে আপনি কিভাবে প্রমোট করবেন উনি আসলে কতটুকু জানে আমি জানি না যাই হোক আর কারো কোনো প্রশ্ন স্যার আগে যারা স্যার আপনার আগের বেশ যত আছেন যে যারা আইছে তাদের সাফল্য স্যার দুই যে আপনার স্টুডেন্ট যারা আছেন আগে আমরা তো সেকেন্ড ফার্স্ট যারা স্টুডেন্ট আছি তারা সাফল্যটা কি ওনাদের সাফল্য একটু বলতে শেষ হয় নাই তবে দেখবেন আমার গ্রুপে গেলে অনেকেরই পোস্ট আছে কাজের স্ক্রিনশট দিয়ে পোস্ট আছে ঠিক আছে ওনারা পোস্ট করছে গ্রুপে দেখতে পারবেন এটা অনেকটা নিচে পড়ে গেছে দেখাইতে পারবো কিনা জানি না আমি তো এটাতে খুবই অ্যাক্টিভ আমার গ্রুপে আমি কন্টিনিউয়াসলি এটাতে পোস্ট করি অথবা দেখতে একটু সময় লাগবে নেটওয়ার্কও স্লো দেখাচ্ছে আচ্ছা, স্যার আমাদের এখানে কোর্স করার পর আমাদের কি কোনো সার্টিফিকেট দেওয়া হবে কি না সরি সার্টিফিকেট দেওয়া হবে না আচ্ছা আর কারো কোনো প্রশ্ন লিস্ট যদি আপনাদের প্রশ্ন থাকে না তাহলে আজকের জন্য শেষ করে দিব আর যদি প্রশ্ন থাকে তাহলে আমি প্রশ্ন নিব সমস্যা নাই স্যার মোবাইল দিয়ে স্ক্রিনশট কিভাবে আসসালামু আলাইকুম হ্যাঁ মোবাইল দিয়ে গ্রুপে যাইবেন ফ্রিল্যান্সার জার্নাল গ্রুপে যাবেন গ্রুপে গিয়ে পোস্ট করতে পারবেন স্বাভাবিকভাবে যেটা পোস্ট করা হয় ওইভাবে পোস্ট করবেন জি জুলহাস হোসেন ভাই আমি বলতে চাইছি এই বিষয়ে জানতে চাইতেছি হ্যাঁ জি বলেন শুনছি আমি আমি বলতে চাইছি আমরা কি অ্যাডভান্স লেভেলের ক্লাস পাবো কিনা এমনিতে তো ইউটিউবে অনেকেই অনেক ধরনের ক্লাস ছাড়ে সেই ক্ষেত্রে আমরা কি অ্যাডভান্স ক্লাস পাবো কিনা স্যার অ্যাডভান্স বলতে আপনি কি বুঝাচ্ছেন যেমন বেসিক ক্লাস তো ইউটিউবে অহরহ পাওয়া যায় একজন এক এক ভাবে বুঝায় ক্লাস আপলোড দেয় সেই ক্ষেত্রে কি আপনার ক্লাসগুলো অ্যাডভান্স পাবো কিনা দেখেন এখন যে একটা সেটআপ আছে এই সেটআপটা যেভাবে আছে আমি ওইভাবেই দেখাই তৈব এখন হয়তো বা আমার উপস্থাপনা একরকম একরকম আরেকজনের উপস্থাপনা আরেক রকম আসবে কিন্তু আদারওয়াইজ কাজটা যদি ওইরকম এখানে অ্যাডভান্স বলতে আলাদা কোনো জিনিস আমি রেডি করে তো দিতে পারবো না ফেসবুক মনে করেন ফেসবুক পেজ ক্রিয়েটের জন্য আমি আপনাকে পেজ ক্রিয়েট এবং তার সেট দেখাইলাম পেজ ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপের যতটা অপশন আছে আমি অতটা অপশনই তো আপনাকে দেখাইব এখানে অপশনগুলাই তো হয়তোবা আমি আপনাকে কিভাবে উপস্থাপন করতেছি আমি কি আপনাকে এই বিষয়গুলো প্রত্যেকটা পয়েন্টগুলো কি আমি আপনাকে নলেজও দিতে পারতেছি কি না এই বিষয়গুলোতে আপনার আসল এখানে নতুন কোনো কিছু আমি তৈরি করে যে দিতে পারবো এরকম তো কোনো বিষয় আমার কাছে নাই বা আমার কাছে নেই অন্যর কাছে আছে কিনা সেটাও আমি জানি না না আমি এরকম বলতে চাইনি মার্কেট প্লেসে কাজ করতে গেলে তো অনেক কিছু ফেস করতে হয় সেই ক্ষেত্রে আপনি তো একজন টিচার এক্সপার্ট সেক্ষেত্রে আর কি এক্সট্রা কিছু বিষয় থাকতে পারে ওই তো বললাম কাজ যখন শিখিয়ে দিব তারপরে যখন মার্কেট প্লেসে একটা কাজ পাইছেন কাজটা আপনি পাওয়ার পরে আপনি যদি আমার কাছ থেকে হেল্প নেন আমি এরা কি বেসিক থেকে ক্লাস পাবো হ্যাঁ একদম বেসিক থেকে ক্লাস শুরু হবে তো ওই সময় যদি আপনারা সাপোর্ট চান সেই সাপোর্টটা তো ইনশাল্লাহ দিব যতটুকু পর্যন্ত আমার এবিলিটি আছে ততটুকু পর্যন্ত চেষ্টা করব আপনাদের সাপোর্ট দেওয়ার আমার এবিলিটির বাইরে গিয়ে তার দেওয়া যায় না আমি যে হান্ড্রেড পার্সেন্ট সব জানতাম সেটাও আমি বলবো না ঠিক আছে সব জানতাম সেটাও আমি বলবো না আমি আমার এবিলিটির ভিতরেই আপনাকে যতটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ হাবিবা জাহিন তো আপনি কিছু বলবেন ইনশাআল্লাহ স্যার থেকে আমরা শুরু করব সরি তাহলে কি ক্লাস অফ করে দিব হ্যাঁ, আমরা যে ফিভারে অ্যাকাউন্ট করব করার পরে যে আমরা যে কাজটা পাবো সেই কাজটা কিভাবে পাবো ভাইয়া কিভাবে পাবেন ওই তো ক্লাসে দেখিয়ে দিব সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আচ্ছা জি মোহাম্মদ ফারুজ্জামান নাকি ভাই কি নাম পুরো নামটা আসেনি এই জন্য বলছি জি জি স্যার মোহাম্মদ ফারুকি হ্যাঁ ফারুক ভাই বলেন স্যার আমি যেটা আচ্ছা ক্লাস কোশ্চেন করছিলাম সেটা হচ্ছে আমাদের যে কোর্স মডিউলটা ডিজাইন করা হয়েছে তো এখানে কি স্যার আমরা শুরু থেকে যেমন ধরুন আমি যদি ফেসবুক ফেসবুক মার্কেটিং এর যে ক্লাস আছে এটা যখন একদম শুরু থেকে শুরু করব তো ওখানে কি স্যার আমাদের নিজস্ব মানে বিজনেস কনসেপ্ট নিয়ে কাজ করতে হবে নাকি স্যার একটা যে কনসেপ্ট শুরু কোর্স মডিউল দিলে ভালো হয় কোর্স মডিউল তো দেখাইছি ভিডিওতেও আছে আপনারা ভিডিও থেকে দেখে নেবেন তারপরে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সমস্যা নাই বিষয়টা হচ্ছে ভাই ফারুক ভাই এখানে প্রশ্নটা বিষয়টা হচ্ছে আমি আপনাকে আগে বলছি যে প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ক্লাসে বায়ার কিভাবে কাজ দিবে বায়ার আপনার কাছ থেকে কী কী চায় আপনি বায়ার কাছ থেকে কী কী নেবেন আপনার কাছ থেকে বায়ার কী কী চায় আপনি বায়ারকে কী বায়ার কাছ থেকে কী কী নেবেন আপনি বায়ারকে কী দিতে পারবেন কি দিতে পারবেন না এই প্রত্যেকটা বিষয়গুলোই তো আলোচনা করতে হবে আমাকে কৈরাত বুঝাইতে হইব কথাটা কাজ শেখানো তো মূল বিষয় না মূল বিষয়টা আমার কি দরকার আর বায়ের কি দরকার এই বিষয়গুলোই তো আলোচনার মূল বিষয় তো প্রত্যেকটা ক্লাস দুই তিনটা ক্লাস করেন দেখেন আপনার প্রশ্নগুলোর উত্তর আছে কি না ওকে স্যার ওকে ঠিক আছে থ্যাংক ইউ স্যার আর কারো কোনো প্রশ্ন আছে বার্ড ডেলিং এর জন্য ইংলিশ প্রয়োজন আপনি কি বেসিক ইংলিশের সাপোর্ট দিবেন আমি তো ভাই আপনাকে কি করব হয়তো আপনি যদি আমি ফ্রি থাকি আর যদি আপনি ওই সময় কোনো বায়ার সাথে চ্যাট করেন আমি যদি আপনাকে ওইভাবে গুগল মিটে অথবা অ্যানিডেক্সে কোনোভাবে হেল্প করতে পারি তাহলে হেল্প করবো সমস্যা কি আপনাকে হেল্প করলে আমার তো ক্ষতি না ঠিক আছে স্যার কোনো ক্লাসের ব্যবস্থা আছে স্যার টাকা যারা দিয়ে দিত স্যার মানে টাকা দিয়ে স্পেশাল পেইড পেজ আলাদাভাবে চলতেছে সেরকম কেউ ভর্তি হইতে চাইলে আলাদাভাবে ইনবক্স করবেন নক করবেন সেটা আলাদা স্যার ওই স্যার ওখানে কি স্যার বায়ারও আপনি হায়ার করে দিবেন নাকি মানে অনেকেই তো জানি যে মানে কাজ অনেকেই তাই বায়ার হায়ার করে কাজ নাই কেউ যদি বলে আপনাকে বায়ার হায়ার করে দেবে তাকে বলবেন ভাই আপনি একশো পার্সেন্ট মিথ্যা বলতেছেন এবং তাকে বলবেন ভাই বায়ার হায়ার করে দেওয়ার পরে আমি আপনাকে কোর্স ফি দিব দেখবেন এখানেই আপনাকে সাথে সাথে বলক কইরা দিয়ে দিব কেউ যদি বলে যে বায়ার হায়ার করে দিব আপনাকে আমি আপনি আমার কোর্সে ভর্তি হইলে আপনাকে আমি বায়ার হায়ার করে দিব তাইলে সাথে সাথে বলবেন ভাই আপনি যেদিন বায়ার হায়ার করে দিতে পারবেন সেই দিন আমি আপনাকে কি করব কোর্স ফি দিবে দিব সাথে সাথে দেখবেন আপনাকে সে ব্লক দিয়ে দিবে এখানে বায়ার হায়ার বলতে কিচ্ছু নাই বিষয়টা হচ্ছে লাইফ টাইম সাপোর্ট পাইবেন অনলাইনে বায়ারকে সরাসরি সাপোর্টের মাধ্যমে অর্থাৎ আপনি হয়তো বায়ারকে বুঝাইতে পারতেছেন না আমি আমি আপনাকে হয়তো ওই জায়গা থেকে বায়ারের সাথে কথা বইলা তাকে বুঝাইয়া আমার পোর্টফোলিও দেখিয়াই দেখাইয়া তারপরে আমার ওয়েবসাইট দেখে তারপরে আপনি তাকে হয়তো হ্যান্ডেলিং করে দিতে পারে এইটুকু পর্যন্ত আপনাকে আমি সাপোর্ট দিতে পারি বাট বায়ার যে আমি খুঁজে বাইর করে দিব ইম্পসিবল আমি আপনাকে বায়ার কিভাবে খুঁজতে হয় কোথায় গেলে বায়ার পাইবেন বায়ারকে কিভাবে কোন জায়গায় গেলে খুঁজাইলে আপনি বায়ার পাইবেন এইটা আমি দেখিয়ে দিব এইটা দেখিয়ে দিব আমি কিন্তু বায়ার যে দিয়ে দিব এটা ইম্পসিবল এটা যদি কোনো ফ্রিল্যান্সার বলে বা কোনো ট্রেনার যদি বলে তাকে সাথে সাথে বলবেন ভাই আপনি আমাকে আগে বায়ার দেন আমি আপনাকে সাথে সাথে দশ হাজার টাকার জায়গা বিশ হাজার টাকা পেমেন্ট দিব সমস্যা নাই কথাটা আপনি বলবেন তার দশ সেকেন্ডের ভিতরে আপনি বলক খাইবেন ঠিক আছে স্যার ব্যাপারটা এরকম যে আপনি স্যার আমাদের এসএসসির জন্য হ্যাঁ আব্দুল্লাহ ভাই বলতেছেন বলেন ডিজিটাল মার্কেটিং এর জন্য স্যার এই কাজ করতে স্যার এই কাজ করতে কি আমাদের সবাই ওয়েব পেজ তৈরি করতে হবে না এটা তো কোনো শর্ত না আর কারো কোনো আব্দুল্লাহ ভাই কি প্রশ্ন করতে চাচ্ছিলেন হঠাৎ মাইক্রোফোন অফ হয়ে গেল স্যার ওয়েব পেজ থাকলে কি ভালো আমাদের অবশ্যই ভালো হ্যাঁ এটা একটা আমি বলছিলাম স্যার আমি বলছিলাম হ্যাঁ, যে স্যার এরকম হ্যাঁ, একটা বিষয় স্যার আপনি একটা মিনিট আব্দুল্লাহ ভাই একটা মিনিট কোর্স মডিউলে একটা বিষয় অ্যাড করা হয়েছে না সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার ফ্রি পোর্টফোলিও বা web free sorry free pro free portfolio create ঠিক আছে দুইটা ক্লাস ক্লাস হচ্ছে দুইটা অর্থাৎ পোর্টফোলিও মানে কি পোর্টফোলিও হচ্ছে আপনি যে কাজ করবেন তার প্রমাণ আপনি প্রত্যেকটা কাজ ওই জায়গার মধ্যে সেভ করে করে রাখবেন আর কোনো বায়ার আসলে তাকে দেখ সে বলবে যে আপনি আগে কাজ করছেন কোনো কাজ করছেন সেরকম কোনো প্রমাণ আছে কিনা তখন তারা বলবেন এই যে দেখেন আমার কাছে প্রমাণ আছে আমি এই যে কাজ করছি হ্যাঁ আব্দুল্লাহ ভাই এই পোর্টফোলিও সাইটটা এই পোর্টফোলিও সাইটটা কোথায় ব্রিহান্সে নাকি ইয়েতে আমি গুগল দিয়ে আপনাকে ফ্রি তে পোর্টফোলিও ক্রিয়েট করে দেব গুগল দিয়ে গুগল দিয়ে জি হ্যাঁ আব্দুল্লাহ ভাই আপনি এখানে আপনি কাজ শিখাবেন স্যার কাজটা তো আমাকেই করতে হবে তাই না স্যার অবশ্যই সেটা তো অবশ্যই কাজ আপনাকে আপনার পেটের খিদার জন্য আপনি খাইবেন আমি আপনাকে দেখাইয়ে দিব কাজ কোথায় গেলে পাইবেন এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে দিতে পারি যে ভাই আপনি কোথায় গেলে কাজ পাইব কি করলে কাজ পাইব আমি দুই ইয়ার্স একটা হাই স্কুলে টিচার্স করছিলাম হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ আপনাকে তো বিষয়টা হচ্ছে কি এখন প্রশ্নটা হচ্ছে কাজ আপনার কপাল আপনার পরিশ্রম আপনার এবিলিটি এর উপরে নির্ভর করে এখন আপনি কষ্ট করলেন না আমি বললাম বায়ার দিয়ে দিব আমি কোথায় থেকে বায়ার দিব আচ্ছা পৃথিবীতে কি এমন কোনো মানুষ আছে তার মুখের খাবার অন্যকে দিয়ে দে পৃথিবীতে একমাত্র মা ছাড়া আর কেউ কি তার মুখের খাবার দিয়ে দিবে আমি আপনাকে বলি নাই যারা হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ, যারা বিভিন্ন বলে যে হায়ার করে দিব কাজ শেষ স্যার আমি ওইটা বলতেছি স্যার আমি আপনাকে বলি নাই যে আপনি দিন আমি বলি নাই আমি না না আপনি সরি বলতে হবে না এখানে আমি আপনাকে বিষয়টা বোঝাচ্ছি যে আমি এটা আপনি আমাকে বলেননি এটা আমি বুঝছি কিন্তু বিষয়টা হচ্ছে আমি এভাবে যে পৃথিবীতে এমন কেউ কি আছে মা ছাড়া যে কেউ আছে কি তার মুখের খাবারটা সে মুখে তুলে দিবে অন্যের মুখে তুলে দিবে সেটা কখনোই সম্ভব না একটা বায়ারের কাছ থেকে এক্সাম্পল স্বরূপ মনে করেন একটা বায়ারের কাছ থেকে হয়তো পাঁচশো একশো ডলারের একটা কাজ পাইছে একশো একশো ডলারের একটা কাজ পাইছে একশো ডলারের কাজ মানে বাংলার নয় দশ হাজার টাকা এখন নয় দশ হাজার টাকার কাজ আমি অন্যকে দিয়ে দিতাম আমি তার কাছ থেকে দশ হাজার টাকা নিয়েছি এবং নয় দশ হাজার টাকার কাজ আমি দিয়ে দিতাম এই বায়ারটা হয়তো বা লাইফ টাইম আমার জন্য কাজের সুযোগ হয়ে যেতে পারে এমন বায়ার আছে আপনার সাথে ভালো ব্যবহার হয়ে গেলে ভালো কাজ করে দিতে পারলে ভালো ব্যবহার আপনি দেখাইতে পারলে ও আপনার সাথে লাইফ টাইমের জন্য সাপোর্ট নিয়ে নিতে পারে বা এক বছরের জন্য আপনার সাথে চুক্তি করে দিতে পারে ওই ক্ষেত্রে আমি আমার দিয়ে বুঝাইতেছি অন্যের কথা আমি বলি না আমি আমার দিয়ে বুঝাইতেছি আমি ওই চিন্তা থেকে কখনোই কি আমি চিন্তা করব যে ওই বায়ারটা আপনাকে দিয়ে দেই সেটা কখনোই হবে না একটা জিনিস মনে রাখবেন যতই কোটি টাকার সম্পদের মালিক হোক আমি যদি আরো দশ হাজার টাকা ইনকামের ব্যবস্থা থাকে ইনকামের সুযোগ থাকে তাহলে সেই দশ হাজার টাকাই আমি আবার ইনকাম করার চেষ্টা করব। আমার যদি কোটি টাকাই থাকে আমি অন্যকে দিব না হালাল ওয়েতে অবশ্যই হালাল ওয়েতে সেটা এটাই পৃথিবীর বাস্তবতা অনেকে যদি বলে ভাই সেটা কিভাবে বলে আমি জানি না তবে এটা অবশ্যই তাকে এইভাবেই বলবেন আপনি আগে আমাকে বায়ার মেনটেন করে দেন আমি আপনাকে তারপরে টাকা দিয়ে দিব আপনি দশ হাজার টাকায় বিশ হাজার টাকা আমার কোর্স ফি দিয়ে দিব দেখবেন সাথে সাথে আপনাকে ব্লক দিয়ে দিবে এটা এটা হান্ড্রেড পার্সেন্ট এক প্রমাণ করে দেখবেন যাই হোক অনেক কথা হয়েছে যদি আর কারো ক্লাস বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে করতে পারেন অথবা শেষ দিয়ে দিতে চাচ্ছি অনেক লম্বা হয়ে গেছে থ্যাংক ইউ স্যার আগামী ক্লাসে দেখা হবে আজকে ক্লাসটা অনেক ভালো স্যার আপনি যে শিখাবেন ফ্রি শিখাবেন এটাই এনাফ স্যার আমাদের জন্য হ্যাঁ না না ফ্রি ফ্রি শুধু শিখাইবো না আপনাদেরকে আপনি ভাই এখানে যদি অন্তত পাঁচ জন আপনি সাকসেস হইতে পারেন না আপনাদের লাভ আমারও আমার লাভ কি জানেন আমার কোনো লাভ না আপনারা যদি একজন মানুষ সাকসেস হন তাইলে আপনারা নিয়ে আমি একটা ভিডিও করব ওই পর্যন্তই আমার লাভ আর কোনো লাভ নাই ঠিক আছে একটা ভিডিও করব ইউটিউবেও দিব যে এই ভাই আমার কাছ থেকে ফ্রি শিক্ষা এই কাজ পাইছে আপনি আমার একটা প্রশংসা করবেন আর কোনো লাভ নাই আমার <laughs> বুঝতে পারছেন কিন্তু আমার আরো সেটাই বলতেছি স্যার আপনি যে ফ্রি শিখাচ্ছেন আমাদের এটা অনেক বড় স্যার না না আমারও কিছু লাভ আছে আমার যে লাভটা হচ্ছে মানুষ পৃথিবীতে শিখাইলে কমে না শিখাইলে আরো শিখে এই লাভটা কেউ নিতে পারবে না এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় লাভ কথা বুঝতে পারছেন শিখাইলে হ্যাঁ, কেউ নিতে পারে না আরো বেশি শিখে যাই হোক ক্লাসে ক্লাস হলে অবশ্যই অনেক কথা হবে অনেক ফান হবে অনেক দেখা হবে শেষে এটুকু বলি আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি কোনো কারণে ক্লাস করতে পারেন না অথবা আগামী ক্লাস থেকে অবশ্যই আমি একটা ব্যবস্থা করব যে যারা আজকে ক্লাসে অ্যাটেন্ড করতে পারেননি বা আপনারা যারা আছেন অনেকেই ক্লাসে অ্যাটেন্ড করতে সমস্যা হবেন যেভাবে আদার একটা ওয়েতে কোনোভাবে ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন হয়তোবা আমি দুইটা গ্রুপও করে নিতে পারি অথবা অথবা একটা ক্লাসে কিভাবে নেওয়া যায় তার একটা আমি ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ আপনারা এই এক সপ্তাহ সময় দেন আমাকে আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটা অনেক সুন্দরভাবে সম্পন্ন করেছেন তার জন্য স্যার আপনার স্যার আপনার ইউটিউব চ্যানেলটা স্যার আমাদেরকে গ্রুপে দিয়ে দেন স্যার আজিজুল হক ভাই আপনার বাড়ি কি সিলেটে না ভাই স্যার আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া লাগে তো সিলেটে ব্রাহ্মণবাড়িয়া সিলেটের পাশে তো এর জন্য যাই হোক ভালো থাকেন ভালো থাকেন স্যার চ্যানেল লিংকটা দিয়ে দেন আমাদেরকে অবশ্যই চ্যানেল লিংক চ্যানেল লিংকটা দিয়ে আপলোড কইরা দেওয়ার পরে ভিডিও লিংক দিয়ে দিব সাথে সাথে চ্যানেল পেয়ে চ্যানেল পেয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে স্যার আমরা কি লিভ করব sir okay sir you sir আমার একটা কোশ্চেন ছিল স্যার সরি হ্যাঁ ভাই ফরিদ ভাই বলেন স্যার আমরা স্যার আমরা যারা মানে ফ্রি ব্যাচে দ্বিতীয় ব্যাচে ক্লাস করতেছি তারা সবাই যদি মানে কোর্স শেষে একসাথে সবাই একটা মিট করতাম স্যার তাহলে ভালো হতো সরি আমরা যারা সবাই এই ব্যাচের স্টুডেন্ট আছি তারা সবাই কোর্স শেষে যদি মিট করতাম স্যার আপনার সাথে তাহলে ভালো হতো একটা তারিখে নির্দিষ্ট কোর্স শেষ পর্যন্ত কয়জন থাকে সেটা দেখেন থাকে শেষ পর্যন্ত আছি স্যার ইনশাল্লাহ থাকবো স্যার থাকবো থাকবো ইনশাআল্লাহ আগের বেসে 350 নিয়ে এখন ক্লাসে অ্যাটেন্ড করে 12 জন বুঝতে পারছেন এইটা ফ্রি দিয়ে না মানে ভাই কাজ অনেক কাজ অত সুজা না মোটামুটি হার্ড আছে বুঝতে পারছেন যখন ক্লাসের প্রেসার শুরু হয় না ধৈর্যের বিষয় প্রচন্ড যাই হোক ইনশাআল্লাহ দেখা হবে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ সুস্থ থাকেন ভালো থাকেন ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করি আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আসসালাম